কুল্লে উম্মতিন আজাল প্রত্যেক উম্মতের একটা কি আছে আজাল আছে কেয়ামত আছে প্রত্যেক উম্মতেরও একটা আজাল আছে উম্মতে মোহাম্মদিয়ার আজাল খুরুজুর রিহি তৈবা পবিত্র বায়ু যেদিন বের হবে সবার যান কবজ করে নিয়ে যাবে এরপরে কাফেররা থাকবে চতুর্থ কেয়ামত যেটা আসমান ভেঙ্গে পড়া জমিন তুলু ধুনা হয়ে যাওয়া পাহাড় রঙিন পশমের মতো উড়ে যাওয়া এই কেয়ামতটার সাথে আমাদের সম্পর্ক নেই এ কেমত নিয়ে আমাদের ভয়ও নাই আমাদের এ কেমত নিয়ে চিন্তাও নাই কারণ এই কেমত আমরা পাবো না এ কেয়ামত পাবে কাফেররা কারা এ কেয়ামত কাফির বেইমানদের উপরে বয়ে যাবে মুসলিম উম্মার উপরে এ কেয়ামত আসবে না আল্লাহ তালা তার বহু আগে মুসলিম উম্মাকে দুনিয়া থেকে সরিয়ে নিয়ে যাবে যেমন যৌথ বাহিনী আক্রমণ করবে আমেরিকানরা কোনো এলাকায় আক্রমণ করবে তখন তারা পত্রপত্রিকায় রেডিও টিভিতে ঘোষণা দেয় যে অমুক এলাকায় যত মার্কিনই আছো সব এলাকা ত্যাগ করো কারণ আমরা হামলা করব ঠিক না তারা তাদের লোকজন সরায় নেয় কারণ তারা এখানে আক্রমণ করবে আল্লাহ তালাও যখন পৃথিবীর উপরে আক্রমণ করবেন তার আগে আল্লাহ নিজের লোকজন সব সরাই নেবেন সুহান আল্লাহ আল্লাহর নিজের লোকজন কারা মুমিনরা ইমানদার বান্দারা তোমরা চলো আর সময় নাই আমি এখন হামলা যাইতেছি বুঝেন না আল্লাহ বহু আগে আমাদেরকে নিয়ে যাবেন তারপরে ইজাজ সামাউন ফাতরত ওইজাল কাওয়াকে মুনতাজারত ওইজাল বিহার ফুজ্জরত ওইজাল কুবুর বুসরত যখন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে যখন গ্রহ তারা নক্ষত্র সব খুশে খুশে পড়বে যখন পাহাড়গুলো নদী সাগরগুলো একাকার হয়ে যাবে কবরগুলোকে উত্থান পতন উত্থান পতন করে সব লাশ বের করে আনা হবে এই দুর্ঘটনাগুলি ঘটবে সব কাদের উপরে কাপের উপরে